ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের উপর ক্ষুব্ধ হলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তিনি বলেছেন রেড ডেভিলরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ ম্যাচ খেলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড খুবই খারাপ সময়ের মধ্যে যাচ্ছে এক সময়কার সেরা এই দলটি ফুলহামের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার পর চোটে মুখ খুললেন স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিলেন রেড ডেভিলরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ম্যাচের পর ম্যাচ রোনালদোকে সাইড বেঞ্চে বসে রাখার জন্য তিনি নিজের কাছে খুবই অপমান বোধ করেন দলের সেরা তারকা খেলোয়াড়কে ম্যাচের পর ম্যাচ এভাবে বসিয়ে রাখার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের সাথে রোনালদোর দ্বন্দ্ব হয় এজন্য কোচকেও কোনো সম্মান জানালেন না ফুটবলের এই মহাতারকা এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যদের থেকেও প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন রোনালদো বেঞ্চে বসে থাকতে থাকতে রোনালদো এতটাই বিরক্ত হন যে গত ম্যাচে টটেনহামের বিপক্ষে বদলি হিসাবে তাকে মাঠে নামতে বললে মাঠ ছেড়ে চলে যান তিনি এরপর এর সম্পর্কে যখন রোনালদোকে প্রশ্ন করা হয় তখন বলেন আমার প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ নেই এজন্য তার প্রতিও আমার কোনো শ্রদ্ধাবোধ নেই রোনালদোর এই আচরণের জন্য পরের ম্যাচে তাকে চেলসির বিপক্ষে বাদ দেন এরিক হাক ড্যান রোনালদোর এমন আচরণের জন্য পরবর্তী চেলসির বিপক্ষে ম্যাচে তাকে স্কোয়াড থেকে বাদ দেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জানা গেছে যে গত গ্রীষ্মের দল বদলেই তিনি দল বদল করতে চেয়েছিলেন কারণ হলো রোনালদো চেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলতে কিন্তু তাকে খেলতে হচ্ছে ইউরোপা লিগ আর এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচও নাকি বর্তমানে রোনালদোকে দলে চাচ্ছেন না এছাড়াও তাকে ক্লাব থেকে বেছে দিতে চাচ্ছেন খোদ মালিক পক্ষ বিশ্বকাপের আগে দেওয়া এক সাংবাদিকের সাক্ষাৎকারে এরকম বিস্ফোরক মন্তব্য করেন ক্রিস্টিয়ানো রোনালদো সাক্ষাৎকারে একেবারে খোলামেলাভাবে আলোচনা করেছেন রোনালদো যেখানে তিনি প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ তোলেন দলের কোচসহ ক্লাবের অন্যান্য সদস্যদের বিপক্ষে তিনি বলেন হ্যাঁ শুধু কোচ একাই নয় ক্লাবের আরও দুই তিনজন ব্যক্তি আমাকে ক্লাব ছাড়া করতে চান আমার মনে হচ্ছিল এখানে কেউ কেউ আমাকে দেখতেই চায় না শুধু এবছর নয় গত বছরও আমার সাথে এমন হয়েছে দীর্ঘ দেড় ঘন্টার সাক্ষাৎকারে রোনালদো যেন নিজের মধ্যে পুষিয়ে রাখা রাগ এবং ক্ষোভ ঝেড়ে ফেলে দিলেন রোনালদো যখন জুবিনরাজ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড আসেন তখনকার ক্লাবের চিত্র এবং বর্তমানে ক্লাবের চিত্রের মধ্যে রয়েছে ব্যাপক ফারাক এ নিয়েও রোনালদো বলেন আমি মনে করি সমর্থকদের সত্যটা জানা দরকার আমি সব সময় ক্লাবের জন্য সেরাটাই চাই আর এ জন্যই আমি ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছি কিন্তু ক্লাবের সাবেক কোচ অ্যালেক্স ফাল্গুন যাওয়ার পর থেকে ক্লাবের কোনো উন্নতি হচ্ছে না আমি এই ক্লাব এবং ক্লাবের সমর্থকদের ভালোবাসি তারা সব সময় পাশে থাকে আমার কিন্তু ভিন্নভাবে সব আমজাম দিতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে তখন জানা যাচ্ছিল তার সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের জন্যই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চেয়েছিলেন সাক্ষাৎকারে ফার্গুসনের কথা স্মরণ করে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন রোনালদো বলেন ক্লাব যে সঠিকভাবে পরিচালিত হচ্ছে না তা তিনি সবার থেকে ভালোভাবেই জানেন অনেকেই এটা দেখতে পাচ্ছে না কারণ তারা দেখতে চায় না কারণ তারা অন্ধ রোনালদোর দেওয়া এক সাংবাদিকের কাছে সাক্ষাৎকারে এই সমস্ত তথ্য তুলে ধরেন তো এ সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেনই বা রোনালদো দল ছাড়তে চাচ্ছেন আর যদি এরকম আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন সো ভালো থাকবেন সবাই